এই শোনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি আরে ফয়সাল তুই এখনো বাসায় যাসনি না কেন বাসায় টাকা হারাইছে তো বাসায় টাকা হারাইলে কেউ টাকা খোঁজে না সবাই আমারে খোঁজে 有人。